إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد প্রিয় ভাইরা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আগে থেকেই ঘোষণা হয়েছে আলোচনার বিষয়বস্তু হলো মিজানে বা আমল পরিমাপ যন্ত্রে বান্দার কোন কোন আমলগুলো সবচাইতে বেশি ভারী হবে সবচাইতে বেশি ওয়েটফুল হবে কোন আমলগুলোর ওজন সবচাইতে বেশি হবে সেরকম কিছু আমল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছেন তো সেগুলো আজকে আমরা আলোচনা করব বা পর্যালোচনা করব হয়তো আমাদের জানা বিষয়গুলো আবার নতুন করে জানবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ারা আখেরাতের প্রতি ইমান বা ইমান বিল আখেরা এর একটা পার্ট বা অংশ হল মিজানে বিশ্বাস করা আখেরাতের যে সমস্ত পর্বগুলো থাকবে প্রতিটি মানুষকে যে সকল পর্বগুলো মোকাবেলা করতে হবে বা অতিক্রম করে তারপরে তার চূড়ান্ত গন্তব্যে যেতে হবে তার ভেতরে একটি পার্ট হলো মিজান এই মিজান শব্দের একেবারে আক্ষরিক অর্থ হলো পাল্লা আজকের যত রকম পরিমাপ করার যন্ত্র আছে দাড়ি পাল্লা থেকে নিয়ে এর সবগুলোই মিজান এক কথায় বলা হয় আমল পরিমাপের সেই যন্ত্র কেমন হবে সে সম্পর্কে শুধু ছোট্ট একটি ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে হাদিস থেকে নবী আলাইসালামের হাদিস থেকে বোঝা যায় যে তার দুটি পার্ট থাকবে দুটি পার্শ্ব থাকবে এক পাশে নেকামল অপর পাশে বদামল রাখা হবে এক হাদিসে পাল্লার আকৃতি ধরন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে নবী আলাইসালাতাম তিনি বলেছেন যে ইউদাউল মিজান ও ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ সুমাতাল্লাহ মিজান স্থাপন করবেন বান্দার আমল মাপার জন্য আর ফালা উজিন আফিহিসামাওয়াত ওয়াল আরদুল্লাহ যদি আসমান এবং জমিন এই সব কিছুকে একসঙ্গে উঠায় দেওয়া হয় সে পাল্লা এত বৃহৎ হবে যে ওই পাল্লা সেটাকেও মাপতে সক্ষম এত বিশাল হবে এত বড় হবে ফাতাকুলুল মালাইকা তখন তার আল্লাহ তালাকে বলবেন ইয়ারব লিমান ইয়াজিনু হাজা এত বিশাল এই পাল্লার আয়োজন এটা কাকে পরিমাপ করবে বা কি পরিমাপ করবে তখন ফায়াকুরুল্লাহ তালা তখন আল্লাহ সুমাতালা বলবেন লিমান শিকতু মিন খালকি আমার সৃষ্টির ভিতরে যাকে ইচ্ছা তাকে আমি তার কর্ম তাকে আমি পরিমাপ করব এই পাল্লায় বান্দার প্রতিটি আমল মিজানে উঠবে সেটা নেকামল হোক আর বদামল হোক এবং তার একটি কাজও আল্লাহ সুমাতালা ছাড়বেন না যেটা আমরা একটু আগে আয়াত থেকে একেবারে পরিষ্কারভাবে জানতে পারলাম আর আরও পরিষ্কারভাবে জানা যায় সুরাজ জিলজাল থেকে আল্লাহ সুমাদা বলছেন ফামাইয়া আমাল মিফকালা দর্রাতিন খাইরাই অমাইয়া আমাল মিফকালা দর্রাতিন বিন্দু পরিমাণ যদি দাররা পরিমাণ যদি ভালো কাজ করে সেটা দেখতে পাবে আল্লাহ সুমাতাল্লাহ কোনো কিছুকে কি করবেন না নষ্ট করবেন না সব কিছুকে হাজির করবেন ভালো হোক অথবা মন্দ হোক বান্দার নেক আমল যেগুলো আছে এর প্রত্যেকটা আমলেরই একটা ওয়েট থাকবে প্রত্যেকটা আমলেরই একটা ভার থাকবে যেটা তার ওই নেকামলের পাল্লাকে ভারী করবে এখন ভালো কাজের ভিতরে সবচাইতে ওজনে ভালো কাজ কোনগুলো আমরা এখানে যে ভালো কাজগুলো আজকে আপনাদের সামনে পেশ করব নবী আলাইসালামের হাদিসের আলোকে সেগুলো মূলত সবই বলতে গেলে নফল আমল কোনো কোনো ক্ষেত্রে বলা যেতে পারে ইমান সংক্রান্ত বিষয় আছে এর বাইরে বেশিরভাগই হলো নফল আমল মূলত কিন্তু মোটা দাগে মিজানে বান্দার সবচেয়েতে বেশি ওয়েটফুল হবে বান্দার ফরজ আমলগুলো বিধায় ফরজ আমল যেগুলো সেগুলো হবে মৌলিক ওইগুলো না থাকলে কোনো কোনো আসার থেকে জানা যায় যে নফল আমলের মূল্যই হবে না ওইগুলো থাকতেই হবে তারপরে যে নফল আমল আর ওইগুলোর ওজন হবে সবচাইতে বেশি যেটা বলাই বাহুল্য এগুলো হলো ফরজ বাদে যে নফল আমল সেগুলোর কথা যাই হোক তার ভিতরে সর্বপ্রথম যে আমলটি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে সেটা হবে তাহলিল তাহলিল তাহলিল কি ইলাহা বাক্যটি এটি হবে মিজানের পাল্লায় সবচাইতে ওজনী বাক্য কোনো কোনো বর্ণার ভাষ্য অনুযায়ী কালিমায় শাহাদাত পুরা টুকু চলে আসে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ এ পুরাটুকুই চলে আসে এই বাক্যটুকু হবে কেয়ামতের ময়দানে স্থাপিত মিজানকে মিজানের সবচেয়ে ভারী আমল এবং এ বিষয়ে একটি নয় বহু হাদিস নবী আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে তার ভিতরে আমরা শুধু একটি হাদিস যদি পেশ করি এখানে আজকে সেটি ইনশাল্লাহ যথেষ্ট হবে সুনানে তিরমিজি এবং মুসাদ আহমদে বর্ণিত হয়েছে নবী আলাইসাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন আল্লাহ সুমাতালা একটি লোককে ডাকবেন সমস্ত সৃষ্টি জগতের সামনে সকলের সামনে উপস্থিত করে আল্লাহ সুমাতালা তার নিরানব্বইটি বদামল নামা পেশ করবেন তার সারা জীবনের যত কুকর্ম আছে সারা জীবনের যত অপরাধ আছে এগুলোর হিসাবের যে দপ্তর সেটার নিরানব্বইটি দপ্তর আল্লাহ সুমাতালা হাজির করবেন হাজির করে তার সামনে উপস্থিত করবেন যার এক একটি দপ্তর চোখের যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বৃহৎ তত বড় হবে তার এক একটি দপ্তর এরকম নিরানব্বইটি দপ্তর হাজির করবেন ওই লোকের এত বেশি অপরাধ তার জীবনে ছিল সুম্মায়াকুল এরপরে আল্লাহ সুমাতালা বলবেন যে আতঙ্কের মিনহাদা সেই আ তুমি কি এই যে দপ্তরগুলোতে যা লেখা আছে তুমি এসব করেছ বলে আমার তারা সংরক্ষণ করেছেন এই ফেরেস্তাদের লেখা তাদের সংরক্ষিত এই হিসাব এর বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে কিনা বা এর কোনোটিকে তুমি কি অস্বীকার করো তোমার বক্তব্য কি আল্লাহর আদালতে তার জবানবন্দি নেওয়া হবে তখন সে লোক বলবে সকলের সামনে যে ফায়াকুল রব না আল্লাহ আপনার তারা কিছু বাড়িয়ে লেখেনি আমি কোনোটিকে অস্বীকার করছি না এর সবই আমারই কৃতকর্ম তখন আল্লাহ সুহাতাল্লাহ তাকে বলবেন আফালাকা অজরুন তাহলে তুমি এত অপরাধ করলে এত অন্যায় করলে তোমার কি কোনো ওজোর আছে তোমার কি কোনো ওজোর আছে তোমার কি কোনো এর জন্য কোনো আপত্তি আছে কি না তোমার কোনো বক্তব্য আছে কি না যে তুমি এতগুলো কেন করছো কি তুমি বিপদে প্রয়োগ করছো তোমাকে কেউ বাধ্য করছে তোমার কিছু বলার আছে কিনা বক্তব্য আছে কিনা তখন সে বলবে ফায়াকুল্লাহ আরব না আল্লাহ আমার কোনো বক্তব্য নাই কেউ আমাকে বাধ্য করেনি আমি নিজেই করেছি এবং আমার কোনো ওজোর আপত্তি কিচ্ছু পেশ করার মতো আজকে আপনার সামনে আমার নেই হাসানা তখন আল্লাহ সুমাতালা বলবেন হ্যাঁ তোমার একটি ভালো কাজ আমার কাছে আছে নিশ্চয়ই আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না যেটুকু ভালো কাজ করেছো তার বদলা তুমি পাবে ফাতাখরুজু বাতা আকাহ ফাতাখরুজু তাকা তখন একটি কাগজ বের হবে একটা কাগজের টুকরা বের হবে ফি হা যেখানে থাকবে লেখা আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মদ আবুদুহু ওয়ারাসুল এটি লেখা থাকবে যে তোমার ভিতরে এই বিশ্বাস ছিল ফায়াকুলু তখন আল্লাহ সুমাতাল বলেন ওহাদুর উজনাক তোমার আমল মাপা হবে আসো হাজির হও সামনে আসো কাছে আসো নিরানব্বইটি দপ্তর এক পাশে থাকবে আর এই ইলা ইলাহা এরশাদু আল্লাহ ইলাহিল্লাহ ও আসাদুল্লাহ মোহাম্মদ আব্দুল রাসুল এটা আরেক পাল্লায় থাকবে আরেক পাশে থাকবে তুমি কাছে আসো ফায়াকুল তখন লোকটা বলবে আল্লাহ ইয়ারব মাহাদ হিলবে তাকা মাহাদ হিসি কি লাভ হবে এই পরিমাপ টরিমাপ করে আর এই বিশাল আমার অপরাধের যে পাহাড় সেটার বিপরীতে এই একটি কাগজের টুকরা আর কি আর হবে আল্লাহ নিরাশ হয়ে যাবে লোকটি ফকর ইন্নাকালা তুজলাম তখন আল্লাহ বলবেন যাই হয় তোমার প্রতি অবিচার অন্তত করা হবে না অতএব তুমি প্রত্যক্ষ করো দেখো তোমার বিচারের তখন এক পাশে পাল্লার ওই সব অপরাধের আমল নামা রাখা হবে আর অপর পাশে সেই কাগজ সেই কাগজের টুকরা যেখানে কালিমাতুর শাহাদা লেখা থাকবে সেটা রাখা হবে তখন তার ওই কালিমাতুর শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে প্রিয় ভাই এ হাদিস থেকে জানা যায় পরিষ্কারভাবে বোঝা যায় বান্দার সবচাইতে ওজনী আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর আমল এখন কথা হলো তাহলে তো এই হাদিস থেকে আমরা একটা বার্তা পেয়ে যাচ্ছি যে যত অপরাধী করা হোক পাহাড় সমপরিমাণ হয়ে যাবে কোনো সমস্যা নাই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সকাল সন্ধ্যা চালাইতে হবে বলতে হবে বেশি বেশি করে ব্যাস ওই বেটার মাত্র একটা কাগজের টুকরে ছিল আমরা কাগজ ভরে ফেলবো বলতে বলতে কি বলেন তাহলে তো বোধ হয় রক্ষা হয়ে যাবে নাকি না ভাই হিসাব এত সহজ নয় এখানে সেই লোকটির বিস্তারিত কোনো বিবরণ নবী আলাইসালাম পেশ করেননি হাদিসে শুধু এটুকু বলা আছে এখানে কি লোকটার ওই আসাদু আল্লাহ অসাদু মোহাম্মদ রসোল্লা মোহাম্মদ আব্দুহরা সুলু এটা সে মুখে বলছে আর তাতে মুক্তি পেয়ে গেছে ব্যাপারটি সেরকম নাকি এর ইমানটুকু তার কাছে অনেক হাই লেভেলের ছিল সেজন্য সে রক্ষা পেয়ে গেছে নাকি আল্লাহ সুমাতালা রহম করে তার এটার ওজন আরো বাড়িয়ে দিয়ে তাকে রক্ষা করেছেন এর বিস্তারিত কোনো বিবরণ আমাদেরকে হাদিসে নবী আলাইসালাম দেন নাই বিধায় শুধুমাত্র লাহেদাল্লাহ বলবো আর যত কুকর্ম আছে সব করব এর কোনো সুযোগ নাই তবার ব্যাপারটাও এরকম আমরা যখন অনেকে তবার ফজিলত শুনি তবার সংক্রান্ত হাদিসগুলো শুনি তখন আমরা অনেকে মনে করি যে তাহলে তো মোটামুটি ডাইন বাম যে সমস্ত আকাম কুকাম করার আছে সেগুলো তো চালানো যেতে পারে কারণ আল্লাহ তো ক্ষমাসীন এবং অনেকে বলেও আমাদের সমাজে আল্লাহ মাফ করুন অপরাধ করে আবার নির্লজ্জের মতো দুঃসাহসিকতা দেখায় বলে যে আল্লাহ ক্ষমাসীন এরা আল্লাহর ক্ষমাশীলতার গুণের কথা শুনছে কিন্তু আল্লাহর কাহার এই গুণের কথা শুনেনি আল্লাহ সুমাতালা যে কাহার আল্লাহ যে জব্বার আল্লাহ কাহার এর রূপ কেমন হবে আল্লাহর জব্বারের চিত্র কেমন হবে এ সম্পর্কে এই আল্লাহর বান্দার ধারণা নাই সেজন্য তিনি তওবার উপরে ভর করে জেনে শুনে সজ্ঞানে কি করছেন অপরাধ করছেন প্রিয় ভাই বিষয়টি হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কাছে চাকু আছে আবার হাত কাটা গেলে পাও কাটা গেলে সেটা সঙ্গে সঙ্গে ভালো হওয়ার মতো বা রক্ত বন্ধ হওয়ার মতো মলমও আছে এই মলম আছে দেখে কোনো বুদ্ধিমান মানুষ চাকু দিয়ে নিজের শরীর কাটবে না মলমটা হলো কেটে গেলে অজান্তে অসতর্কতায় যদি কেটে যায় সেখানে মলম ব্যবহার করে এটা হলো জ্ঞানীদের কাজ সুস্থ মানুষের কাজ আর অসুস্থ এবং অজ্ঞানী লোকদের কাজ মূর্খদের কাজ বোকা মানুষের নির্বোধ মানুষের কাজ হলো যে তিনি কি করবেন মলম যেহেতু আছে সেহেতু তিনি চাকু ব্যবহার করেন যে মলম যেহেতু আছে তাহলে এটা কেটে নিই এটা পৃথিবীর কোনো বুদ্ধিমান মানুষ করবে না অতএব তবা আছে সেজন্য আমি কুকাম করে নিব লাহ্লাহ পাল্লা দিয়ে আল্লাহ আমার ভারী করে দিবে ব্যাপারটা এত সহজ নয় প্রিয় বন্ধু আখেরাতে নাজাতের জন্য কোন একটি আমলের প্রতি ভর করা ভরসা করে বসে থাকা এর চাইতে বা দু চারটি আমলের প্রতি ভরসা করে বসে থাকা এর চাইতে নির্বুদ্ধিতা এর চাইতে বোকামি আর কিছুই নয় তার মানে এই লোকটা আল্লাহ সোয়াতালার যে আসমা এবং সেফাতের প্রতি যে এলম অর্জন করা জরুরি ছিল তার ইমানের জন্য তাহিদুল আসমা ও সেফাত এর পয়েন্টে এসে এই লোকটি এত দুর্বল যে আল্লাহ সোয়াতালার প্রতিটি নামের যে বিস্তারিত বিশ্লেষণ আছে সেগুলো সম্পর্কে তার ধারণা নাই অথবা সে বিষয়ে ইমান নাই না থাকার কারণে দু চারটি আমলের উপরে ভর করছেন সবচেয়ে বড় কথা হলো আমরা যত আমলের কথা শুনি আখরাতে নাজাতের জন্য প্রিয় বন্ধু সে আমল রব্বুল আলমিনের কাছে যে মাকবুল হবে সেই গ্যারান্টি আমাদেরকে কে দিল যদি আল্লাহ একটাও কবল না করেন তখন রক্ষাটা কি এই জন্য একজন ব্যাকুল একজন সর্বহারা মানুষ সর্বশান্ত হওয়ার পরে তার বাঁচার জন্য তার মুক্তির জন্য যত সম্ভাব্য উপায় হতে পারে তার প্রতিটি উপায়কে সে ধরার চেষ্টা করে ঠিক না বেঠি ইমান বিল আখেরা ইমান বিল নার ইমান বিল জান্নাত এগুলো যদি আমাদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকে এটার মিটার যদি অনেক উঁচু মাপের থাকে তাহলে আমরা এই ছেলে মানুষই করব না অর্থাৎ দু চারটি আমল পেলাম তাহলে তো মুক্তি সহজ হয়ে গেল ব্যাপারটিকে এত ছোট এত হালকা মনে করব না বরং চাতক পাখির মতো চেয়ে থাকব কোন আমলটি আমাকে মুক্তির জন্য পথ দেখায় কোন আমলটি আমার নাজাদকে ত্বরান্বিত করে যেটি পাবো যে হাদিস থেকে পাবো যে আয়াত থেকে পাবো যেই জায়গা থেকে পাবো হুমড়ি খেয়ে সেটাকে আঁকড়ে ধরবো এটা হলো একজন এরকম ইমানদারের কাজ যেই ইমানদার আখরাতের প্রতিটি বিষয়ের প্রতি তার ইমানের মাত্রা অনেক হাই লেভেলের আল্লাহ তালা আমাদেরকে সেরকম মাপের ইমানদার হওয়ার তফিক দান করেন প্রিয় ভাই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি এই হাদিস একটি আমরা মাত্র পেশ করলাম কারণ সময় অল্প এ বিষয়ে বহু হাদিস আছে যে হাদিসগুলোকে একসাথ করলে যার সামারি যার সারসংক্ষেপ আমাদের সামনে চলে আসে যে এই হাদিস এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি মিজানের পাল্লাকে ভারী করবে এখন কি এই বাক্য মুখে বললেই ভারী হয়ে যাবে মিজানের পাল্লা নাকি এই বাক্যের বিশ্বাস নিজের ভিতরে ধারণ করতে হবে এই বাক্যের বিশ্বাসকে পরিপূর্ণ মাত্রায় সহি সম্পূর্ণ বিশুদ্ধভাবে নিজের ভেতরে ধারণ করতে হবে এটাকে ধারণ করার পরে যত মুখে বলবো তত বেশি সেটা ওয়েটফুল হবে ইনশাআল্লাহ অর্থাৎ তৌহিদকে যত মজবুত করতে পারবো তৌহিদের যত প্রকার আছে সেটা তৌহাইদুল রুবুবিয়াত হোক তৌহাইদুল আসমা সিফাত হোক তোহাবি তৌহাইদুল উলুহিয়া হোক সমস্ত প্রকার তাওহিদকে পরিপূর্ণ মাত্রায় মজবুত করে সুদৃঢ় করে আমি মুখে যত বলতে থাকবো তত ফায়দা হতে থাকবে এখন যদি একজন মাজারে সেজদা করে একজন শিরকে আকবারে লিপ্ত থাকে আবার এদিকে মুখে তিনি লাইল্লা দনিকে এক হাজার বারো পড়ে তাহলে কি বলেন মাছা নাই তার বুধবার ইমানই নাই আবার আমল পরিমাপ করে জান্নাতে যাওয়ার প্রশ্ন তো বহুত পরে প্রিয় বন্ধু সেজন্য তাওহিদকে মজবুত করার পরে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া এই জিকির যত বেশি বান্দা করতে থাকবে তত বেশি ইনশাল্লাহ তার মিজান পাল্লাকে কি করবে এমনটি ভারী করবে নাম্বার দুই তাসবিহ তাহমিদ তাহলিল তাকবীর চারটি জিনিস চারটি জিকির একসঙ্গে তাসবিহ তাহমিদ তাহলিল তাকবীর এই চারটি জিকিরটির মিশেলে জিকির এটিও মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে এবং এ বিষয়ে আবু হুরায়রা রদিয়াল্লাহ তানহু বর্ণিত সহি বুখারির সর্বশেষ হাদিস ইমাম বুখারি রহমহল্লা তার বুখারির ঐতিহাসিক কালজয়ী এই হাদিস সংকলনের গ্রন্থকে একেবারে শেষ করেছেন যেই পাঠ পর্ব দিয়ে তার ভিতরে এই হাদিসটি নবী আলাইসালাম বলেছেন কালিমাতানে খফিফাতানে আলাল্লিসান দুটি বাক্য যেটা মুখে অত্যন্ত সহজে উচ্চারণযোগ্য একেবারে খুব সহজে অল্প সময় উচ্চারণযোগ্য হাবিবাতান ইলার রহমান রহমানের কাছে অত্যন্ত প্রিয় ফকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় অনেক ভারী এই এটা হলো আমাদের পয়েন্ট মিজানের পাল্লায় এই দুটি পাল বাক্য ভারী হবে নবী আলাইসালাম বলেছেন সৈব বুখারের হাদিসে আসছে আর সে বাক্যগুলো কি সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহিল আজিম এখানে আমরা তসবি পেলাম এবং তাহমিদ পেলাম দুটি পয়েন্ট পেলাম আমরা চারটি জিকিরের কথা বলেছি যেগুলো মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক ভারী করবে তার ভিতরে এই তাসবি এবং তাহমিদ এখানে পেয়ে গেলাম সুবহান এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রসঙ্গে পৃথক একটা স্বতন্ত্র হাদিস আছে যেটা আমরা অনেকে জেনে থাকবো যেটা সহি মুসলিমে আসছেন নবী আলাইসাল্লাম বলেছেন আবু মালিক আল আশা আরি রাদিল্লাহ বর্ণনা করেছেন যে আত্মহুর সাতরুল ইমান আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আলহামদুলিল্লাহ এই বাক্যটি মিজানকে পরিপূর্ণ করে দিবে ভরে দিবে একেবারে তাহলে বোঝা গেল এই তসবিহ তাহমিদ তাকবির তাহলিলের ভেতরে তাহলিল এক নম্বরে আছে এটা তো গেলেই আমরা তাহলিলের কথা আর বাকি তিনটার ভেতরে তাহমিদ এটার গুরুত্ব অপরিসীম এটা মিজানের পাল্লাকে ভরে দিবে তাহমিদের আমল কত সহজ আমল কোনো বসে করার দরকার নাই নির্দিষ্ট সংখ্যায় যখন করার কথা আছে তখন বলবো বাকি যেখানে নির্দিষ্ট সংখ্যা নাই সেখানে আমি উন্মুক্তভাবে স্বাধীনভাবে বলতে পারছি প্রতিটি কাজে যদি আমি প্রতিটি পাও ফেলতে যদি আমি আলহামদুলিল্লাহ বলি প্রতিটি লোক আমি আলহামদুলিল্লাহ বলি প্রতিটি ভালো কাজে আমি আলহামদুলিল্লাহ বলি মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলতে থাকি তাহলে খুব সহজেই আমার নাজাতের রাস্তা ত্বরান্বিত আমি করতে পারি ইনশাআল্লাহ অভ্যাসটা চেষ্টা করলেই কিন্তু তৈরি করা যায় আমরা ওয়াও বলি হ্যাঁ অনেক কিছু বলি এই ওয়াও ফাও এসব না বলে যদি আলহামদুলিল্লাহর কালচার ঘরে নিজের বাসায় তৈরি করা যায় এটাকে যদি প্রতিষ্ঠিত করা যায় যে আলহামদুলিল্লাহর খই ফুটবে বাচ্চাদের মুখে এর খই ফুটবে স্ত্রীর মুখে খই ফুটবে মা বাপ ভাই বোন অধীনস্থ নিজের সবার মুখে শুধু খই ফুটবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ জামা পড়ে ফেলছো বাবা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছো আলহামদুলিল্লাহ এরকম যদি আলহামদুলিল্লাহর একটা রব তুলে দেওয়া যায় একটা পরিবেশ নিজেদের বলয়ের মধ্যে আমরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুমাতাল্লার কাছ থেকে আমরা অনেক জোরালো আশা করতে পারি আমাদের মিজানকে ভারী করার জন্য যাই হোক আর বাকি যে দুটি আমল সে দুটি আমল সেগুলোও এসেছে এ সম্পর্কে জোয়ারিয়া রদিল্লা আনহার একটা হাদিস আছে যেটি সই মুসলিমে বর্ণ হয়েছে হাদিসটি আমরা অনেকেই কম বেশ জানি নবী আলাইসালাম একবার উমুল মুসলিম মোমিনিন জোয়ারিয়া রদিল্লা আনহাকে বাসায় রেখে বের হয়েছেন ফজরের সালাতে ফজর পড়ছেন ফিরে আসছেন আসার পরে নবী আলাইসালাতাম তাকে দেখলেন ওই জায়গায় বসে আছেন নবী ইসলাম কিন্তু বের হয়ে সরাদ দোহা পড়ে আসলেন দীর্ঘ সময় গেছে তিনি এসে বললেন তুমি সেই বসায় এখনো আছো বলে ইয়ারসুল্লাহ হ্যাঁ সেই বসায় এখনো আছি তো বসে বসে তিনি জিকির করছিলেন আমল করছিলেন নবী আলাইসালাম তাকে বলেছিলেন উমুল মুন জুয়ারিয়াকে দেখো তুমি এতক্ষণে যত আমল করলে যত জিকির করলে যত দোয়া করলে আমি চারটি মাত্র বাক্য তিনবার আমি পাঠ করে যেই পরিমাণ সবাবের ভার আমি তৈরি করেছি আল্লাহর কাছে জমা রেখেছি সঞ্চয় করেছি তোমার এই পুরো সময়ের নেক আমলের চাইতে ওইটা ভারী সুবহান আল্লাহ ওবে হামদি আদাদা খালকি ওরেদা নফসি ওয়াজিনাতা আরশি ওয়ামিদাদা কালিমাতি চারটি বাক্য সুবহান আল্লাহি ওবে হামদি আদাদা খালকি অর্থাৎ আল্লাহর পবিত্রতা এবং প্রশংসায় বর্ণনা করছি তার যত সৃষ্টি জগতের যত সদস্য আছে আঠারো হাজার মাহলুকাত না যত আছে তত পরিমাণে ওয়ারিদ আনাফসি এবং তত পরিমাণে যত পরিমাণ হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান অত পরিমাণ আল্লাহর আমি পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি ওয়াজিনাতা আরশি তিন নম্বর হলো আল্লাহর আরসের ওজন পরিমাণে আল্লাহর প্রশংসা এবং বর্ণনা করছি চার নম্বর অমিদাদা কালিমাত আল্লাহর যত কালিমাত আছে তার যত কালি আছে সেটার সমপরিমাণে ওটা লিখতে যত কালির প্রয়োজন হবে সেটা সমপরিমাণে আমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি প্রিয় বন্ধু এই আমলটি আজ থেকে আমরা যাদের যারা অভ্যাস আছে আলহামদুলিল্লাহ তো ভালো আর যাদের অভ্যাস নেই তারা করেনি সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় তিনবার করে সুবহান আল্লাহ হামদি আদা খালকি পরে দেওয়া আরশি অমিদাদা কালিমাতি করবো তো ইনশাল্লাহ পাক্কা প্রতিজ্ঞা করে নেই আমাদের প্রিয়জনদেরকে শিখাই দিই তাহলে এই বাক্যের ভিতরে ওই যে তাকবির তাহমিদ এগুলো আছে তিন নম্বর আমল হলো পাঁচক্ত সালাতের পরে যে সমস্ত জিকিরগুলো আছে দোয়াগুলো আছে সেগুলোকে নিয়মিত করা এবং করার চেষ্টা করা আমরা তো হুট করে সালামটা ফিরে দিতে পারলেই দূর দিয়ে কখন যাব বাঁচাবো সেই চেষ্টা করি যান বাঁচানোর চেষ্টা করি অথচ এই পাচক্ত ফরজ সালাদের পরে যে আমলগুলো আছে জিকিরগুলো তাজবিগুলো এগুলোর গুরুত্ব অপরিসীম এই বিষয়ে একটি বর্ণ আমরা শুধু আজকে পেশ করি চলো যে আবু দাউদ মুসাদা আহমদ তিরমিজি নাসাই এবনে মাজা ইত্যাদিতে বর্ণিত হয়েছে সহিউদ তরগিব তরহিবি তরহিব আল্লাহ আলব রহমান দৃষ্টিকে সহি বলেছেন আব্দুল ইবনে আমর রাদি আল্লাহ তালাহ বর্ণনা করছেন নবী আলাহিসাল্লাম থেকে তিনি বলেছেন যে দুটি অভ্যাস আছে বান্দার এটা যদি কোনো মুসলিম বান্দা সংরক্ষণ করে এটাকে নিয়মিত করে এটাকে ধরে রাখে কন্টিনিউ করে এটাকে না ছাড়ে তাহলে সে জান্নাতে প্রবেশ করবেই তার জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হবে জান্নাতে সে প্রবেশ করবেই এবং সে দুটি আমলের দুটি আমল অত্যন্ত সহজ অত্যন্ত সহজ অথচ অথচ নবী বলছেন যে খুব কম মানুষই সে কাজটা সে আমলগুলো করে কি সেটা প্রত্যেক সলাতের পরে দশ বার করে সে তাসবি পাঠ করবে আল্লাহ বলবে ওয়াহমদ আশরা দশ বার করে তাহমিদ করবে অর্থাৎ আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ এটা বলবে আর দশ বার করে তাকবীর পাঠ করবে অর্থাৎ আল্লাহ আকবর বললে বলবে তাহলে তিরিশ বার যদি প্রত্যেক ওয়াক্তে হয় তাহলে পাঁচ ওয়াক্তে হবে দেড়শো বার নবী আসলাম বলছেন যে ফাদা কা খামসুনা ওয়ামি আবিল্লিসান লিসান মুখে সে দেড়শো বার বলল দিনে ও আলফুন আফিল মিজান সে আখেরাতে মিজানের পাল্লায় গিয়ে এটাকে দেড় হাজার পাবে এ দেড়শোকে সে দেড় হাজার সেখানে পাবে যাই হোক এ হাদিসে আরও অংশ আছে আপনার শোয়ার সময় তেত্রিশ বার সোহানলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার সেটার কথাও আছে সেটাও যদি কেউ পড়ে তাহলে সেটাও সমহারে মিজানের পাল্লায় সে অতিরিক্ত আল্লাহ সোহাতের কাছে পাবে তাহলে এটি একটি আমলের কথা বলা হয়েছে এর বাইরেও যত আমল আছে পাচক্ত সালাতের প্রত্যেকটা ফরজ সালাতের পরে সেগুলোকে জিকিরগুলোকে দোয়াগুলোকে বিশেষ করলে মিজানের পাল্লা ইনশাল্লাহটা ভারী হবে নাম্বার চার সন্তান যদি ছোট অবস্থায় মারা যায় আর বাবা যদি সবর করতে পারেন বাবা মা যদি সবর করতে পারেন তাহলে এই আমলটি যে সবর করলেন এই সবরটি স্পেশালি যে কোনো সবরই ওয়েটফুল কিন্তু এই সবরটি স্পেশালি তার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে আল্লাহ তালা আমাদের কাউকে বিপদ না দেখ যদি এসে যায় তাহলে সবরের শক্তি আল্লাহ দেখ সামর্থ্য আমাদেরকে দেখ এক সাহাবি তার ছোট বাচ্চাকে অনেক ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন কিছু কিছু বাবাও আছেন যারা ভালোবাসাকে লুকাতে পারেন না প্রকাশ হয়ে যায় অনেক বেশি ভালোবাসেন সন্তানকে তিনি চার ছোট শিশুকে বেলাস্তার কাছে নিয়ে আসতেন তো মসজিদে আসলে মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য বাবা এবং ওই ছেলে শিশু পৃথক হতেন না সারাক্ষণ গা ঘেসে ঘেসে থাকতেন এবং একে অন্যকে অনেক ভালোবাসতেন তো একবার জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে যে তোমরা এই অবস্থা হয় মসজিদে নবীতে আসলে তাহলে বাসা বাড়িতে কী হাল মানে তোমাদের ভালোবাসার মাত্রা তাহলে এই যে এই মিল এটা সেখানে আরও কত বেশি হবে একদিন হঠাৎ লোকটি আসলো বাচ্চারা তার সাথে আর নাই নবী করিম সাল্লাহ সাল্লাম তখন জিজ্ঞেস করলেন কী ব্যাপার তোমার ছেলে কই মুখটাও খুব মলিন তখন বললেন ইয়ারসুল্লাহ সে তো মারা গেছে তো খুব মনে কষ্ট অনেক আঘাত ছোট শিশু আবার যদি খুব আদরের হয় তাহলে তার মৃত্যু তার বিয়োগ অনেক কষ্টের কারণ খুব মনে কষ্ট খুব দুঃখ তার মনে দুঃখ প্রকাশ করার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা তোমার ছেলেটা বেঁচে থাকলে তোমার জন্য ভালো লাগতো তোমার ভালো লাগতো আর যদি এই ছেলেটা মারা গেল কি মনে করো তুমি যদি মারা যাও এবং তুমি জান্নাতের সামনে যাওয়ার পরে যেই দোয়ার দিয়া যাও সেই দোয়ার দিয়েই তোমার ছেলে তোমার জন্য দরজা খুলে দেয় কোনটা ভালো হবে তো সঙ্গে সঙ্গে সিয়ারসোল্লাহ অবশ্যই দ্বিতীয়টা ভালো সঙ্গে সঙ্গে তার মন ভালো হবে সিয়ারসোল্লাহ যদি এই হয় তা আমার আর কোনো দুঃখ নেই কারণ এই দুনিয়ার মিলন এবং এই দুনিয়ার বিয়োগ এটা তো বিয়োগও না মিলনও না এটা তো একেবারেই সাময়িক আমাদের আসল আসল আমাদের মিলন হবে জান্নাতে যার পরে আর ছুটা হওয়ার কোনো সুযোগ থাকবে না আর আসল বিচ্ছেদ আর বিয়োগ তো মৃত্যু না এটা তো সাময়িক বিয়োগ মৃত্যু দেখা তো হবেই আসল বিরক্ত হবে সেদিন যেদিন দুজন দুই পথের যাত্রী হয়ে যাবে চিরকালের জন্য সেদিন যে বিচ্ছেদ হয়ে যাবে একজন যদি জাহান্নামুখী আর যদি জান্নাতমুখী হয় তাহলে সে বিচ্ছেদ হবে আসল বিচ্ছেদ তো আমি যদি আমার শিশুকে জান্নাতে পাই এবং সে আমাকে ওয়েলকাম করার জন্য জানাতে দুয়ারগুলি অপেক্ষা করে ইয়ারসোল্লাহ তাহলে এই কষ্ট সহ আমার জন্য একেবারেই সহজ হয়ে গেল প্রিয় বন্ধু তো এই আমলটি অনেক বেশি ওয়েটফুল আল্লাহ যদি তার কোনো বান্দাকে মুসিবত দেন আমাদের কোনো ভাইকে মুসিবত দেন কোনো বোনকে মুসিবত দেন আল্লাহ তালা তাদেরকে সবরের শক্তিও দান করুক প্রিয় ভাই এ বিষয়ে মুসাদ আহমদ একটি হাদিস যেটি সহি সিলসিলা সহিদ আল্লাহ উল্লেখ করেছেন নবী আল্লাহ সাল্লাম বলেছেন বাহ বাহ খামসুল মাফ কালোহন্না ফিল মিজান ওয়াহ ওয়াহ আমরা বলি না এ জাতীয় যে পাঁচটি আমল আছে যেগুলো মিজানের সবচেয়ে ভারী হবে তার ভিতরে ওই যে লাহিল্লাহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ চারটি আর ওয়ালিদুহু কারো যদি ছোট শিশু মারা যায় বা কোনো সন্তান মারা যায় ছোট হোক বড় হোক সে যদি সে কষ্টকে হজম করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে আজর পাওয়ার আশা তাহলে সে এই বিনিময় পাবে আজকাল অবশ্য মানুষ অনেক আলহামদুলিল্লাহ সচেতন হয়ে গেছে মারা গেলে হাউতাস করে কান্নাকাটি যেটা নিষেধ সেই পর্যায়ে মানুষ খুব কমই যায় কিন্তু এখনও গ্রামাঞ্চলেও আমাদের দেশে বহু লোক আছে যে আপনজন হারাইলে মুখ দিয়ে কি আসে কি না আসে আছা পিছা এগুলো অনেক হয় তো এগুলো এই মূর্খতাগুলো আমাদের ভিতরে এখনো আছে আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করেন নাম্বার পাঁচ উত্তম আখলাক বড় কঠিন এই আমরা যে আমলগুলোর কথা বলা ভিতরে সবচেয়ে কঠিন হলো এই আমলটি উত্তম আখলাক মাকারেমে আখলাক উত্তম চরিত্র এটা মিজানের পাল্লাকে ভারী করবে অনেক ওয়েটফুল আমল কিন্তু এটাকে আমরা আমল ওয়েটফুল তো পরের কথা আমলই মনে করি না প্রিয় বন্ধু আজ বহু লোক পাওয়া যায় সহি আকিদার কথা বলে সহি হাদিসের কথা বলে কোরআন সন্ন্যার অনুসরণের কথা বলেন মার্শাল্লাহ অনেক ভালো দিক আছে ওয়েলকাম সাধুবাদ তার ভালো দিক করার জন্য কিন্তু আখলাকের বেলা দেখা যায় এত নিচু এত নিকৃষ্ট আখলাক সেটা কেউ হয়তো তার পরিবারের সঙ্গে কেউ তার নিজের স্ত্রীর সঙ্গে ভাই বোনের সঙ্গে মা বাপের সঙ্গে অধীনস্থদের সঙ্গে পরিচিত লোকের সঙ্গে অপরিচিত লোকের সঙ্গে যেখানে সেখানে মানুষের সঙ্গে কৃত আচরণ এটা সুন্দর না করতে পারলে জান্নাতে যাওয়ার চেষ্টা অমূলক একেবারেই দূরবর্তী চিন্তা প্রিয় ভাই রকম খাই খায়রুন্নাস এই ইয়েতে শিরোনামে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলোর উপরে একটা গবেষণা করে আমরা দেখছি যে দশ বারোটি হাদিস মৌলিকভাবে বের হয়ে আসে আরও কিছু হাদিস আছে এগুলো ভিতরে নবী আলাইসলাম বলেছেন তোমাদের ভিতরে উত্তম কে তোমাদের ভিতরে শ্রেষ্ঠ কে তোমাদের ভিতরে সবচেয়ে আল্লাহর প্রিয় কে এই যে এই প্রশ্নের উত্তর নবী আলাইসালাম যেই ব্যক্তিকে বসিয়েছেন যে আমলটিকে বসিয়েছেন সেগুলোকে গবেষণা করে দেখা গেছে তার এক দুইটি হলো ব্যবহারিক সরাসরি নেক আমল আর বেশিরভাগ প্রায় সাত থেকে আটটি পয়েন্ট এই দশ বারোটার ভিতরে সাত থেকে আটটি হলো বান্দার আচরণ কেন্দ্রিক আখলাক কেন্দ্রিক অর্থাৎ আমার উত্তম আখলাকের সাথে সম্পর্ক আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পাত্র হওয়ার খাইরুকুম রকম কদা বুখারির হাদিস তোমাদের ওদের সবচেয়ে ভালো মানুষ যে লেনদেন পরিশোধ করা দেনা পরিশোধের ব্যাপারে ভালো মানুষের পরিচয় দেয় সমমত পরিচয় দেয় কথা রক্ষা করে তোমাদের ভিতরে খৈরুকুম খৈরুল আসহাবে আইন্দাল্লাহে খৈরুকুম লি সাহেবি খৈরুল জিরান আইন্দাল্লাহে খৈরুকুম লি জারিহি বন্ধু হিসাবে সবচেয়ে উত্তম বন্ধু আল্লাহর কাছে সে যে তার বন্ধুদের কাছে ভালো তার মানে আচরণ ভালো হলে তো সবার কাছে ভালো থাকা যায় তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম লোক সে যে ব্যক্তির মন্দ থেকে তার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকে তাকে মানুষ নিরাপদ মনে করে যে এর দ্বারা আমার ক্ষতি হবে না তাকে দেখলে মানুষ প্রশান্তি পায় আর তার থেকে কোনো অনিষ্ট হবে না অর্থাৎ এই সব হাদিসগুলোকে আপনি যদি একসাথ করেন অন্য হাদিস আসলাম বলেছেন যে আহাবুন্নাস মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে তার কথায় কাজে কষ্ট মানুষের কম হয় উপকার বেশি হয় প্রিয় ভাই এই আখলাক এর দুর্ভিক্ষ চলছে আজ দুর্ভিক্ষ চলছে বহু নেকামলকারী আসি বল্লাহে এটাকে আমরা নেকামলই মনে করি না আমাদের আচরণ এত ঘেউ ঘেউ এত খারাপ এত নোংরা এত নিকৃষ্ট এটা আমাদের কাছের লোকজন আমাদের পরিজন আমাদের প্রিয় লোকেরা অধীনস্থরা তারা আমাদের আসল রূপ জানে আমরা প্রত্যেকটা লোক এই নেকামল থেকে অনেক অনেক দূরে ইল্লামার রাহেমার রব্বি হাতে গোনা কিছু লোক ব্যতিক্রম আছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমিল মুখ এবং হাত দিয়ে নিরাপদে থাকবে কোথায় সে মুসলমান প্রিয় বন্ধু আসল আখলাকগুলোকে একেবারে ফুলের মতো করে ফেলি একদম ফুলের মতো করে ফেলি সবাইকে ক্ষমা করতে শিখি আমি সবচাইতে পাহাড়ের মতো উদার মন আল্লাহ যেন আমাকে দেয় আল্লাহর কাছ থেকে চেয়ে নেই এবং উদার মনের মানুষগুলোর সাথে চলি ইনশাল্লাহ ভালো হতে পারবো আমরা অনেকেই উত্তম চরিত্রকে ভালোবাসি অনেকে না সবাই আমরা উত্তম চরিত্রকে ভালোবাসি যে লোকটার ব্যবহার ভালো তাকে আমরা সবাই কি করি ভালোবাসি কিন্তু আমি নিজে উত্তম চরিত্র অর্জন করতে পারি না ঠিক না বেঠিক আবু দারদার দিল্লা তানহ থেকে বর্ণিত নবী আলাইসালাম বলেছেন মামিন শাইন আফকালু ফিল মিজান মিন হোসনুল হলক মিজানে কেমতর ময়দানে যে মিজান স্থাপন করা হবে আখেরাতে সেই মিজানে হোসনুল হলক বা উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল হবে না আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো আমলের কথা বলছি সেগুলোর একটিতেও নবী ইসলাম এই ভাষা ব্যবহার করেননি খেয়াল করে দেখবেন সেখানে বলা হয়েছে এটা ভারী হবে ভারী হবে ভারী হবে লা ইলাহ বাদে বাকি ভারী হবে কিন্তু এখানে নবীল ইসলামের ভাষাটা দেখেন মামিন সেই ইন কোনো কিছু আর নাই এত ভারী যত ভারী হবে কি উত্তম আচরণ সুন্দর চরিত্র ব্যবহার এটা যত ভারী হবে অন্য কোনোটা এত ভারী হবে না প্রিয় বন্ধু আমার নবী আলাহিসামের আখলাক কেমন ছিল হ্যাঁ আনাসরাদিল্লাহ তালু দশ বছর খেদমত করেছেন খাদামতুর রসুল্লাহ সাল্লাম আশারা সিনিন দশ বছর আমি খেদমত করেছি তিনি বলেন এই দশ বছরে একবারও আমাকে বলেন না এই কাজটি কেন করো নাই বা এই কাজটা কেন করলে এর মানে নবী আলাইসালাম অধীনস্থদের সাথে কত উত্তম আচরণ করতেন আর আমরা হইলাম কি আল্লাহ এত দুরাচারী যে আমাদের আশপাশে যারা থাকে যারা অধীনস্থ কাজ করে এরা জানে আমার চরিত্রের আসল দশা অনেক সময় আমরা একটা যুক্তি দিই শয়তান আমাদেরকে একটা যুক্তি দেয় লজিক দেয় সেটা হলো যে এত ভালো মানুষ হলে মানুষ চালানো যায় না এরা বেশি ভালো হলে সব মাথায় উঠা বসে কথা একেবারে অমূলক না অনেকাংশে সত্য তো যারা এই শয়তানের এই লজিকটা গ্রহণ করে নিজের চরিত্রটাকে নষ্ট করেন তাদের জন্য বাদশাহ হারুন রশিদের একটা গল্প আছে শিক্ষণীয় তিনি একবার তার দরবারে তার রাজ দরবারে মজলিসে একটা চাকরকে একটা খাদ গোলামকে ডাকতেছিলেন কয়েকবার ডাকার পরেও গোলামটা শুনেও না শোনার ভান করলো তো বাদশার বন্ধু পাশে বসা ছিলেন তিনি বললেন দুস্থ এই তোমার বাদশাহী না একটা গোলাম এতবার ডাকলা কোনো বেলি দিল না তোমারে কি বাদশাহী করো ভাই এটা কথা হইল হ্যাঁ তো বাদশাহ বলতেছেন যে দোস্ত আমি যখন আমার আচরণটাকে খারাপ করি তখন এগুলা সব সুইচের মতো সোজা হয়ে যায় আর আমি যখন একটু ভালো হয়ে যায় সবগুলা মাথায় উঠা বসে তো আমি হিসাব করলাম যে ওদেরকে ভালো করতে হলে আমি খারাপ হওয়া লাগে আর আমি ভালো হলে ওরা খারাপ হয়ে যায় তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা আমার নিজের চরিত্রটা ভালো থাকা নাকি তারে ভালো করা কোনটা গুরুত্বপূর্ণ আমার নিজেরটা কো আংফুসাকুম তারপরে না আহলিকুম আমি খারাপ হয়ে তারা ভালো করলাম তো সে তো ভালো থাকলো কিন্তু আমি তো খারাপ হয়ে গেলাম লাভ তো হলো না লস হয়ে গেল উত্তর পাইছেন তাহলে বাদশাহানুর রশিদের এই গল্পের ভিতরে উত্তর আছে কি নাই যারা দুর্ব্যবহার করে যে না অধীনস্থদেরকে ছাড় দিলে না মাথা উঠা যায় না এদেরকে ধরতে হয় একটু কোল ডাউন সুন্দর আচরণ দিয়ে মানুষকে সংশোধন করা যায় আমি বলছি না যে আপনি কাউকে রাগ করেন না রাগ করেন নিকৃষ্ট পর্যায়ে চলে যে গালমন্দ মুখ খারাপ অনেক ভালো ভালো মানুষও আমরা তলে তলে এই কামগুলা করি মানুষের সামনে না ওইটা ওই আমার বইয়ে জানে হ্যাঁ বনে জানে চাকর বাকর আশপাশ লোকজন জানে আরে কত বড় শেখ সাজে এর রূপ তো আমি জানি ঠিক না বেঠিক আর এই জন্য চেয়ারম্যান এই চারিত্রিক সনদপত্র কমিশনার চেয়ারম্যান সাহেব দিবে না মেম্বার সাহেব দিবে না কে দিবে বউয়ে দিবে তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম হলো সে খাইরকম খাইরকম লি আহলিহি যে তার পরিবারের লোকের কাছে ভালো সে আসল ভালো আজকে যে বউরে জিজ্ঞেস করবেন পরিবার লোকদের জিজ্ঞেস করবেন যে আসলে ইমানে আমানে বলো আমি কি ভালো কিনা যদি বলে হ্যাঁ একেবারে দিল থেকে বলতে তুমি চাইছে তুমি একটা ভালো মানুষ তাহলে আপনি আসলেই ভালো আর যদি বলে যে তোমার ভালো রূপ তো আমি জানি তাহলে বুঝলেন আপনি আর ভালো হতে পারলেন তাহলে এই হাদিসগুলোকে আমরা সামনে রাখলে দেখি প্রিয় বন্ধু ভালো হওয়াটা অধিক তাজবি অধিক তাহলিল বেশি নফল নামাজ বেশি দান সৎকা এগুলোর সাথে যতটা সম্পর্কযুক্ত তার চাইতে কোনো কোনো দিক থেকে সব দিক থেকে কোনো কোনো দিক থেকে অনেক বেশি সম্পর্কযুক্ত হলো আমার কিচের সাথে আচার আচরণের সাথে এটা আমার মিজানের পাল্লা আমার নেকামলকে অনেক ওজনে করে দিবে তাহলে আমি কেন আমার মিজানের পাল্লা আমার আমলকে আমি হালকা করব। চরিত্র চেঞ্জ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় বন্ধু ওর চরিত্রকে সুন্দর করার জন্য দুটি পয়েন্টের কথা বলেছিলাম নাম্বার এক যাদের ঘেউ ঘেউ করার অভ্যাস আছে এই চালাল মার্কা মানুষের সাথে কম চলবেন ভালো উত্তম ব্যবহারের যে মানুষগুলো আছে তাদের সাথে বেশি চলবেন ডাইভার্ট করে আপনার ভিতরে ইনশাল্লাহ ভালো গুণটা আসবে আর নবী আলাইসালাম যে দোয়া শিখাইছেন সে দোয়াটা আমরা বিশেষ করবো ইনশাল্লাহ আর এই দোয়াটা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে সহি মুসলিমে বর্ণিত হয়েছে তার ভাষাটা একটু ব্যতিক্রম তিরমিজিতে এবং মুস্তাদে আহমদে বর্ণিত হয়েছে তার ভাষাটা এক একটু ব্যতিক্রম কিন্তু মূল বিষয় একই দোয়াটি হলো এই আল্লাহ লি আহসানিল আখলাক আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর আখলাকের পথ দেখায় দেন আল্লাহ সবচেয়ে সুন্দর আখলাকের পথ দেখায় দেন ফাইন্নাহু লি আহসানিহা আন্ত কারণ আপনি ছাড়া আর কেউ সুন্দর আখলাকের সুন্দর আচরণের পথ দেখাতে পারবে না এখানে পথ দেখানো বলতে একেবারে সুন্দর আচরণকারী বানিয়ে দেওয়া হেদায়তের দুটি অর্থ একটা হলো এরা আতরিক আর একটা ইসাইল মতলুব ভিন্ন আলোচনা এখানে সম্ভবত ইসাইল মতলুব উদ্দেশ্য অর্থাৎ আমাকে ভালো চরিত্র বানাই দেন আল্লাহ ওয়াসিফ ওয়াসিফ আননি সেই আহা আর মন্দ চরিত্র থেকে আমাকে আল্লাহ দূরে সরাই দেন লাইয়াসরিফ আন সেই ইল্লা আন্ত এই মন্দ চরিত্র থেকে কেউ বাঁচাতে পারে না রক্ষা করতে পারে না আল্লাহ আপনি ছাড়া সত্যি সত্যি উত্তম আচরণ আল্লাহর তফিক ছাড়া হয় না অনেকেই চেষ্টা করেন কিন্তু পারেন না মাথাটা যখন গরম হয়ে যায় তখন আর সব এলোমেলো হয়ে যায় পরে আফসোস করে ঠিক না ঠিক এই জন্য আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে আমরা চেয়ে নিতে পারি আল্লাহ মাহাদিল আহসান আখলাক ফাইনাহুল্লাহ হাদিল আহসান ইহা ইল্লা আন্ত ওসরিফ আন্নি সই আহা লাইসরিফ আন সই ইহা ইল্লা আন্ত নাম্বার ছয় শেষ আমল হলো জানাজার পরে জানাজার পরে লাশের পেছনে পেছনে যেয়ে তাপন করে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা একটি আমল জানাজা একটি আমল জানাজার পরে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা এই আমলটা কিন্তু এখন বিলুপ্তির পথে আমাদের দেশে অনেক কমই দেখা যায় জানাজায় আমরা অনেকে হাজির হই মাসাল্লাহ কিন্তু জানাজার পরে লাশের পেছনে পেছনে যাওয়া কবরস্থান পর্যন্ত সেটা একান্ত কাছের লোকজন ছাড়া দায় সারা মানে দায় না থাকলে আমরা যেতে চাই না অপরিচিত লোকের জানাজার পিছনে আপনি কবরস্থান পর্যন্ত গেছেন এরকম ঘটনা জীবনে কয়বার হয়েছে খুব কম লোকই পাওয়া যাবে কিন্তু সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমলটা প্রচুর পরিমাণে আমরা দেখি পাওয়া যায় যে যে কোনো লোকের ইয়ের পিছনে হাতে সময় থাকলে কবরস্থান পর্যন্ত যে দাফন পর্যন্ত আমরা অপেক্ষা করি কিসের জন্য এই সোয়াবের জন্য এটা অনেক ওয়েটফুল আমল নেবেল ইসরাতাম বলেছেন মোসান আহমদে বর্ণিত হয়েছে আল্লাহ আলবান হাদিসকে সহি বলেছেন আবু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান তাবে জানাজাতান হাত্তা ইউসাল্লাহ আলাইহা যে ব্যক্তি কোনো জানাজার পিছিয়ে পিছিয়ে যায় জানাজা সালাদ শেষ হওয়া পর্যন্ত হা সালাদের পরে শেষ হলো ফালাহু কিরাতানি সে ব্যক্তি দুই কিরাত পাবে ওয়ামান তাবে হা হাত্তা ইউসাল্লাহ আলিহা ফালাহু কিরাতুন আর যে ব্যক্তি জানাজার পিছে পিছে লাশের পিছনে যে শুধু সালাত আদায় করা পর্যন্ত থাকলো সে এক কিরাত পাবে ওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহিল্লাহ আফকালুফি মিজানিহি মিন ওহদিন যারা মদিনায় গেছেন ওহুদ পাহাড় দেখছেন কি বিশাল মনে হয় যে পুরো ঘেরা এই নবী সাল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ এই কিরাতের সব কিরাত ওহুদ পাহাড়কে যদি তার মিজানে পাল্লা উঠিয়ে দেওয়া হয় যত ওজন হবে যত ওয়েট হবে তার চাইতে বেশি তার মিজানে পাল্লাকে ওয়েট করে দিবে তার এই আমলে লাশের পেছনে পেছনে গেলে দুই কিরাত আর না গেলে এক কিরাত তাহলে পিছনে পিছনে যাওয়া এটা মিজানে পাল্লা আমাদের নেকামলকে ভারী করে দেওয়ার অন্যতম একটি কারণ আল্লাহ তালা আমাদের সকলকে এর প্রত্যেকটি আমলকে বাস্তবায়ন করার তফিক দান করুন আল্লাহ আমাদেরকে কেমতর ময়দানে হাসি মুখে জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার সে পথে চলার তফিক দান করুন একেবারে সুসের মতো সোজা হয়ে চলার তফিক দান করুন উত্তম আচরণ নসিব করুন ভালো মানুষ হওয়ার তফিক নসিব করুন মোল্লা ওয়াহুদা আওয়ানা আলহামদুলিল্লাহ আলমী